আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত career in Renata limited animals health division অর্থাৎ বিশ্বস্ত কোম্পানি রেনেটা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালক্যান ইন্টারভিউ এখানে সরাসরি আপনি ইন্টারভিউ দিতে পারবেন এবং ইন্টারভিউ থেকে সিলেক্ট হলে আপনার জব নিশ্চিত এই জবের জন্য আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কয়টি পদের জন্য দিয়েছে এবার বিস্তারিত আমি আলোচনা করছি টেকনিক্যাল সার্ভিস অফিসার টিএসও এখানে দুইটা পদের কথা উল্লেখ করা হয়েছে দুইটা পদে লোক নিয়োগ দিবে একটা হচ্ছে টেকনিক্যাল সার্ভিস অফিসার আর একটা promotional service officer technical service officer জন্য কি কি যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে এমএসসি অর্থাৎ MSc masters BSc bachelors social science in fishers honours BSc in science with MSc zoology fisheries from any recognised university অর্থাৎ আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মাস্টার্স অথবা অনার্স পাস করতে হবে জুওলজি অথবা ফিশারিজে এবং আপনাকে অবশ্যই আপনি যদি ইন্টারেস্ট থাকেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ক্যারিয়ার করার জন্য তাহলে জবটা আপনার আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিং জব করতে না চান তাহলে আপনার এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই willing to visit aqua farm আপনাকে আকুয়া ফার্ম ভিজিট করতে হবে ফিস হ্যাশারি হ্যাসারি আপনাকে ভিজিট করতে হবে তারপরে হচ্ছে চিংড়ি হ্যাসারি আপনাকে ভিজিট করতে হবে আকুয়া কনসালটেন্টস মানে তারা যে ইয়েগুলো দিয়েছে এগুলোতে আপনাকে ভিজিট করতে হবে আর proficient at communicating in both English and Bangla অবশ্যই আপনাকে ইংলিশ এবং বাংলায় শুদ্ধভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে is not existing thirty years অর্থাৎ আপনাকে 30 বছরের বেশি হইলে এই পদে আপনি আবেদন করলে আপনাকে নিবে না অর্থাৎ 30 বছরের বেশি হলে আপনি আবেদন করবেন না প্রফেশনাল সার্ভিস অফিসার পিএসও এই পদের জন্য আপনাকে graduate science background up to HSC level অর্থাৎ এইচএসসি লেভেলে আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আপনাকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট বলছে তাহলে আপনাকে অনার্স পাস করতে হবে আর আপনি যদি ইন্টারেস্ট থাকেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কেরিয়ার গড়ার তাহলে এই পথটা আপনার জন্য এবং আপনাকে অবশ্যই ইংলিশ অ্যান্ড বাংলায় ফ্লুয়েন্ট কথা বলার যোগ্যতা থাকতে হবে age not exciting twenty eight years অর্থাৎ আঠাশ বছরের বেশি হলে আপনি এই জবে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই আচ্ছা বেনিফিট অফার এখানে অনেক কিছু আছে যেটা আপনার যদি জব হয় আপনি অবশ্যই পাবেন এবার পজিশন uh, কোন পজিশনে কোথায় ইন্টারভিউ হবে আমি সেটা আলোচনা করছি কারণ ভিডিও লং করে কোনো প্রয়োজন নাই TSO corporate headquarters interview location plot one Milk Vita road section seven Mirpur Dhaka বারোশো ষোলো আমি জাস্ট একবার করে পড়ছি আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এবার পিএসও পদের জন্য corporate headquarters plot one Milk Vita road section seven Mirpur Dhaka বারোশো ষোলো চট্টগ্রাম ডিপো অর্থাৎ চট্টগ্রামে লোক নিচ্ছে পার্সান্টি আর এ রোড কলোনিল হেড ফাহারতলি চট্টগ্রাম খুলনাতে খুলনা ডিপোতে লোক নিবে খুলনায় অ্যাড্রেস হচ্ছে বাষট্টি কেডিএ কমার্শিয়াল এরিয়া জেলিল সরণি রয়ের মহল বয়রা খুলনা রাজশাহী ডিপোতে লোক নিচ্ছে সি দুইশো বারো জেরেটা রোড লাক্ষ্মীপুর রাজশাহী কীর্তনখোলা ডিপো অর্থাৎ বরিশাল আমতলা মোড় band road Barishal Teesta depot Rangpur holding number five eight three six Uttam Hajirhat Rangpur Karatoya depot Bogura বেডগাড়ি Dhaka road Banani Bogura five eight double zero এবার সর্বশেষ ইন্টারভিউ ডেট ইন্টারভিউ ডেটটা হচ্ছে জানুয়ারি অর্থাৎ এই মাসের একুশ তারিখ দুই স্যাটারডে শনিবার টাইম টেন এ এম অর্থাৎ সকাল দশটায় আপনি আপনার কাগজপত্র সহ দিতে চলে যাবেন